এরা সবাই আল্লাহর দিকে ডেকেছেন ঠিক না ঠিক এরা কাউকে মানুষকে সেরে শিখান এখন যে সমস্ত পীর সাহেবেরা নামাজি পড়ে না এরা আবার পীর কি এরা হলো সির এরা কি সির যে সমস্ত মানুষগুলো এখানে যাও তাদের কথা সুরা আনকাবুতে আল্লাহ বলছেন الذين اتخذوا من دون الله أولياء كمثل العنكبوت إن أنكر البيوت لبيت العنكبوت إن أنهن البيوت أوهن البيوت لبيت العنكبوت আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যারা অন্য মানুষকে অলি হিসাবে গ্রহণ করে তাদের উপম হলো মাকড়সার মতো মাকড়সা বাচ্চাগুলোকে জন্ম দেয় জন্ম দেওয়ার পরে বাচ্চারা প্রথম খায় মানে মাকে মাকে খায়া শেষ করে ঠিক যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অলি মানো তারা তোমাদের ইমান খাবে দুনিয়াও খাবে আখেরা তো তোমাদের পয়সা করে সব খাবে তোমাদের দুনিয়াও শেষ তো নামাজ নাই আখেরাত নাই নামাজ নাই জান্নাত নাই জান্নাতের চাবি কি আরো জোরে বলেন এখন বলে আমাদের আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন নবীর থেকে কিন্তু তুই ডাইরেক্ট হয়ে গেলি নাকি বেয়াদব আমার নবী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছেন কোথায় কোথায় মসজিদে নববীতে পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করেছেন মোহাম্মদ সাল্লাহু রহমত পেতে হলে প্রথম সেরেক ছাড়তে হবে সেরেক যারা করে তারা জাহান্নামি চিরস্থায়ী জাহান্নামী কাল কথা আমরা রহমতের সুরা থেকে আজকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করেন বলেন الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام الحمد لله সুবাহান আল্লাহ আল্লাহ আকবার দশটা আয়াত এটা ইবনে মাসুদ রাদিনার থেকে একটা বর্ণনা এসছে রাসুসাল্লাম যখন কোথাও কোরআনে আলোচনা করতেন দশটা আয়াতকে চয়েস করতেন কয়টা দশটা আমরা চেষ্টা করব এই দশটা আয়াতের হক আমরা যেন পূরণ করতে পারি আল্লাহ তৌফিক দান করে আর রহমান আর রহমান হলো জিনার রহমতের কোনো শেষ নাই এটার মূল শব্দ হলো রেহেম যেখানে আমরা মায়ের পেটে থাকি ওটার নাম কি রেহেম আনিল আরহাম সুরার নেসার শুরুতে দেখেন মহিলাদের সুরার শুরুতে আল্লাহ রেহেম নিয়ে কথা বলছেন কারণ মহিলাদের রেহেমে আমরা দুনিয়াতে ওখান থেকেই আমরা দুনিয়াতে এসেছি রাসুলাম বলছেন হাদিসে কুদ্সি এই রেহেমের সাথে কার সম্পর্ক রহমানের সম্পর্ক যারা রেহেমের সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলে যারা রেহেমের সম্পর্ক জোড়া লাগায় আল্লাহ তাদের সাথে রহমতের সম্পর্ক জোড়া লাগায় আপনার পিতামাতা কাফের হলেও তাদের সাথে বেয়াদিবি করা যাবে না আত্মীয় স্বজন কাফের হলেও তাদের সাথে রেহমের সম্পর্ক যেটা আছে সেটা আপনি উইলিংলি নষ্ট করতে পারবেন কিছু বেরিয়ার রাসুলাম দিয়েছেন কিভাবে আচরণ করবেন যেমন সামাজিক যে সমস্ত জিনিসগুলো আছে খাওয়া দাওয়া রোগের চিকিৎসা এগুলো আপনি তাদেরও করবেন একজন হিন্দু একজন বৌদ্ধ আপনার আশেপাশে আছে আপনি খবর নিতে হবে তার ঘরে খাওয়া আছে কিনা সে যদি অবুক্ত থাকে আপনি প্যাট পুরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন রাসুল বলছেন আপনি মমিনী না কিসের নামাজ পড়েন আপনি আপনি মমিনী না আপনি পাশে একজন অসুস্থ মানুষ তার কোনো খবর নিলেন না রাসুল সাল্লাম বলছেন যদি কোনো এলাকায় কোনো মহামারী আক্রান্ত হও তোমরা ওই এলাকা ছেড়ে তোমরা যাবা না ওই এলাকাতেই তোমরা থাকবা ওই এলাকা থেকে অন্য এলাকায় যেখানে যাবা সেই এলাকায় তোমাদের থেকে এই ভাইরাসগুলো ছড়িয়ে পড়বে সেজন্য ওই এলাকা থেকে তোমরা দূরে কোথাও যাবে না আল্লাহ ওখানেই তোমাদের জন্য তোমার কপালে যেটা থাকবে সেটাই হবে ঠিক কি না এখন দেখেন যদি ক্যারিনা ভাইরাস সবাইকে ধরতো তাহলে এতদিনে চীনের সব মরে সাফ হয়ে যেত কিন্তু সবাইকে ধরা নেই কালপিট যেগুলো সেগুলোকে ধরতেছে আসল যেগুলো দোষী সেটা জানেন কে আর আল্লাহর সকল কাহিনী যত কিছু আল্লাহর সৃষ্টিতে আছে সব হুকুম মানে কার আমাদের শরীরের ভিতরে যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো হুকুম মানছে কার এখন টেলিভিশন গুলোতে ক্যারিনা ভাইরাস নিয়ে সাংঘাতিক রকমের আলোচনা চলছে সারা পৃথিবীর মূল আলোচনার বিষয় কি মিস্টার ক্যারিনা সে এখন সবচেয়ে বড় জনপ্রিয় মানুষ জনপ্রিয় ভাইরাস পৃথিবীতে বোধহয় এত জনপ্রিয় কোনো ভাইরাস হয়নি কেন এত জনপ্রিয় হলো কেন এত জনপ্রিয় হয়েছে মানুষ মৃত্যুকে ভয় করে বেশি আমরা মৃত্যুকে ভয় করি না এই জন্য আমাদের কাছে এগুলো কোনো মহা উপসর্গ নয় আমরা প্রতিনিয়তই ভালো মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করি ঠিক কিনা আমরা মৃত্যু আলিঙ্গন করা জাতি আল জন্য মৃত্যু হলো হাদিয়া কারণ মৃত্যুর পরেই আল্লাহ আমাদের জন্য অনেক নাজ ও নামত রেখেছেন আল্লাহ আমাদেরকে মমিন হিসাবে কবুল করেন এক নাম্বার ইমান আনতে হবে এক নাম্বার দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যে সমস্ত পীর গুলো নামাজ আদায় করে না এরা পীর না এরা শয়তান যারা আল্লাহ ছাড়া নিজেরা সেজদা নেয় ওরা মুশ্রিক ওরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়া যায় রাসুলের কাছে এসেছেন কয়েকজন সাহাবি জেরুজালেম থেকে এসে দেখলেন জেরুজালেমের বড় নেতাকে তারা সেজদা করে রসুলামকে বললেন ইয়া আল্লাহ আমরা দেখেছি ওখানের বড় নেতাকে তারা সেজদা করে আপনার চেয়ে বড় নেতা দুনিয়াতে আর কেউ নাই আমরা একটু আপনাকে তাজিমের সেজদা দিতে চাই রসুল সাল্লাম বললেন না সেজদা যদি দুনিয়ার কোনো মানুষের জন্য জায়েজ হতো দুনিয়ার মহিলাদেরকে বলা হতো স্বামীর পায়ের সামনে যেন সেজদা করে কিন্তু সেজদা একমাত্র আল্লাহর জন্য খাস আর কাউকে সেজদা করা যায় এমনকি মাথা ঝুঁকে দিয়ে সালাম দেন এটাও হারাম সালামের সময় যে এমনি করেন এটাও হারাম মাথা সবসময় টান থাকবে একমাত্র ঝুঁকবে আল্লাহর সামনে কমার اسجدوا لله إياه تعبدون ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر اسجدوا لله إياه تعبدون সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ বলছেন রাত দিন চাঁদ সূর্য এগুলো আল্লাহর নিদর্শন চাঁদ সূর্যকে সেজদা করো না সেজদা করো ওই আল্লাহকে যিনি কপাল বানিয়েছে কারণ এই কপালের ভিতরে সব লেখা থাকবে ঠিক না বেঠি কোন সুরা এই সুরা রহমানের ভিতরে আল্লাহ বলছেন কপাল দেখে দেখে চিনবেন কাউকে প্রশ্ন করবেন না প্রশ্ন করলে তো দুনিয়ার মানুষের সাথে আল্লাহর মিল হয়ে গেল আসামি নিয়েই প্রথম এজলাসে উঠায় এজলাসে তাকে প্রশ্ন করা হয় সে কথা বলে না তখন রিমান্ড চায় ঠিক কিনা রিমান্ডে নিয়ে তাকে কথা বলার জন্য বাধ্য করে আর আল্লাহ বলছেন আমি কথা বলার ব্যবস্থায় রাখবো না وتشهد أرجلهم بما كانوا يكسبون Today I will seal upon your mouth, your hand will speak out. Your two feet will be the witness for that what have you earned in your lifetime. আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে তোমার পা সাক্ষী দেবে সারা জীবন তুমি কি কামাই করেছো কিভাবে বোঝা যাবে আমরা কি করেছি সেই কথা আল্লাহ সুরার রহমানের ভিতরে বলছেন সেই কেমতের কঠিন ময়দানে কোন জিন আর মানুষকে আল্লাহ প্রশ্ন করবেন না কোন অপরাধীকে আল্লাহ প্রশ্ন করবেন না তাহলে এখানে উত্তর কিভাবে আল্লাহ নিবেন পরে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان সেই কঠিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের কপাল দেখে দেখে চিনে নিবেন কে ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম সামনের চুলের ঝুটি আর পায়ের ঘোড়ালি ধরে হেসকা টান মেরে জাহান্নামে ফেলে দিবে আর বলা হবে হাদিহি জাহান্নামুল্লাতি ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان এই সেই জাহান্নাম যে জাহান্নামকে অস্বীকার করার করার কারণে পাপিষ্টরা নিজেরা সেজদা দিত ওই জাহান্নামকে অস্বীকার করার কারণে নামাজ ছেড়ে দিত ওই জাহান্নামকে অস্বীকার করার কারণে জুয়া খেলতো ওই জাহান নামকে অস্বীকার করার কারণে মদ খেতেও জনগণের টাকা আত্মসাত করতেও ঠিক কিনা সব জাহান নামকে অস্বীকার করার কারণে কারণ কেউ যদি জানে যে তার সব কিছুর বিচার হবে সে কোনোদিন লাগামহীন হতে পারে না কোনোদিন সে বলগাহীন হতে পারে না মানুষের হক নষ্ট করতে পারে না আর রহমান তিনি হলেন রহমান লিদ দুনিয়া রাহিম লিল আখেরা পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহ শিখাচ্ছেন তিনি রাহমান এবং প্রথম তিনার পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তিনি আল্লাহ তিনি কি আল্লাহ রব তিনি হলেন রব তিনি কি প্রথম আল্লাহ তারপরে রব আল্লাহর দ্বিতীয় পরিচয় হলো তিনি রব প্রথম পরিচয় আল্লাহ প্রথম পরিচয় কি আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালুহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান তুমি জলিল জাব্বার তুমি কাদের গাফার অনন্ত সীম তুমি রহিম রহমান আলহামদুলিল্লাহ এটা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ হাম বলবো আমি এই হামটা যিনি লিখেছেন আল্লাহ তাকে মাফ করে দিন তো বিশুদ্ধ একটি হাম তিনি লিখেছেন আল্লাহ সিফতি নামগুলো দিয়ে